নবীর চক্ষু মোবারকের পাওয়ার জগৎ থেকে নজর করলে আল্লাহর আর সে আজিম এমনকি স্বয়ং আল্লাহকে নবী দেখতেন আর তোরটাও শোক তোরটা শোক না বেড়ার ছিদ্র বেড়া আমাকে গ্রামের ভাষাকে বেড়ার হুলাক আমি আমার রবকে আমার এই চক্ষু দিয়ে উত্তম সুরতে দেখেছি তোরটাও শোক নবীরটাও শোক নবীর চোখে নবী আল্লাহ দেখছে তোর চোখে জীবনে ফেরেস্তা দেখলি না ফেরেস্তা কি তো নাকি জিনবুত দেহে চোখ আর নবী নবীর খানা চোখ মোবার তোর মুখের মধ্যেও থুথু নবীজির মুখ মোবারক থুতু মোবারক আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাহাড়ের গুহার মধ্যে সাপে কাটলো সাপে কাটলো হ্যাঁ? হ্যাঁ সাপে কাটার পর নবীজি থুতু মোবারক লাগায় দিল সাপের বিষ শেষ হয়ে গেল সুবহান পানি হয়ে গেল পানি হয়ে গেল অহুদের ময়দানে আমার দয়াল নবীর সাহাবি দ্বারা দিয়ে আল্লাহ তাআলা হুন দৌড়ে আসলেন ইয়া আল্লাহ নবী গো আমার চক্ষু মোবারক খুলে গেছে ইয়া আল্লাহ রগের সাথে ঝুলেছিল যুদ্ধ করছি তারপরে ব্যথা বাড়িয়া গেল চোখ টান দিয়ে নিজের হাতে নিয়ে যুদ্ধ করলাম হুজুর ব্যথায় অস্থি আমার একটু সুস্থ হওয়ার ব্যবস্থা করে দেন আমি যে কাপেরদের বিরুদ্ধে আবার ঝাপায়া পড়বো সুবাহান নবীজি কয়ে দাও চক্ষুটা দাও দিলেন দেওয়ার পরে নবীজি না আমিন কিছু থুতু লাগায় চোখের জায়গায় চোখ লাগাই দিলে আগের তে ভালো হয়ে গেছে নবীজির মুখ মোবারকের থুতু মোবারকার তোর থুতু কানার গারের কানা আল্লাহ তোর হেদায়ত দিত নবীজির মুখ মোবারকের কথা আল্লাহর কোরআন নবীর হাদিস ঠিক কিনা তোর কথা বাজারের ফানলায় ওগনে না হিসাব করে দেখ নবীর কথা আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহ নবীজির কাছে কোরআন পাঠাইলেন পাঠাইলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনিতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে কোরআন পাঠাইছে নবীর কাছে এ মুসলমান আমার নবী মক্কা মুআজ্জমায় আল্লাহ কোরআন পাঠায় মক্কায় আমার নবী গারে সুরে আমার আল্লাহ কোরআন পাঠায় গারে সুরে আমার

জবুর কিতাব দিমু নির্দিষ্ট জায়গায় আসো আর আমার নবীর ক্ষেত্রে কোরআনের কোরআন নবী যেখানে তুই যাবি সেখানে আমার নবী আর তুমি এক হ্যাঁ? আমার নবীর বাড়ি মোবারকের কোনো ছায়া ছিল না ছিল না তোমার ছায়া তো মাঝে মধ্যে ডাস্টবিনও পড়ে ডাস্টবিনের কাছ দিয়ে হাইটটা গেলে ছায়া ডাস্টবিনে পড়ে না পড়ে না পড়ে না পড়ে মৌলবী নবী তোমার মতো তো তোমার তো বড়ির ছায়া আছে নবী নবীজির তো ছায়া মোবারক ছিল না তাহলে নবী তোমার মতন কেমন এলো নবী ছায়া ছিল না কেন কারণ নবীজি ছিলেন নূর নূরের কোনো ছায়া হয় না সুহান আল্লাহ কর না আমাকে দুই কান্দে দুই ফেরেস্তা আছে না কথা কর না আছে না আছে না ফেরেস্তা করে দেখছেন কোনোদিন কোনোদিন কথাবার্তি কর নাই কিছু কোথায় কর নাই তো ছায়াটা তো দেখছেন নাকি বাত্তির মধ্যে খারালে পিছন দিয়ে ছায়া পড়ার তো কথা ছায়া পড়ে না তার মানে নূরের ফেরিস তার নূর নূরের কোনো ছায়া হয় না আমার নবীজি নূর ছিলেন যার কারণে নবীজি ছায়া মোবারক ছিল না ও ভাই যদি আকিদা গন্ডগোল থাকে শুদ্ধ করেন আকিদা গন্ডগোল থাকলে ঠিক করে আমি ডাকাতে নাই আপনারা গাইলানের লেগাই নাই বুঝানের লেগাই তবে টিচার ক্লাসের শিক্ষক বোঝানোর সময় কিছু সময় নরম করে বুঝায় কিছু সময় গরম করে বুঝায় কিছু সময় আনন্দ দিয়ে হাসাইতে হাসাইতে বুঝায় কিছু সময় মার দিয়ে বুঝায় এটা হলো শিক্ষকের কৌশল আমিও আপনাদেরকে বয়ান করতে গিয়ে কিছু কথা শক্তভাবে বলেছি কিছু কথা নরমভাবে বলেছি কেন যেটা যেখানে যেরকম দরকার ছিল এরকম বলেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় মনে যাতে রাখতে পারেন ইমান যাতে পরিশুদ্ধ করতে পারেন মুসলমান আজকে এই তো আজকেই তো একজন মানুষ মারা গেলেন একজন মারা গেলেন শেষ হয়ে গেল কবরে চলে গেলেন তারা কবরও দিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে তার সোয়াল জবাবের পর্ব চলে গেছে জানি না সে নেককার না গুনাহার জানি না তার কবরে আরাম হচ্ছে না আজাব হচ্ছে জানি না কবরে আনন্দে আছে নাকি দুঃখে আছে আমরা দোয়া করি আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তার কবর জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তার জিন্দগির গুনাহ ক্ষমা করে দেন আমরাও কোনো না কোনো একদিন মরে যেতে হবে নিজেদেরকে আখেরাতের জন্য তৈরি করেন আমরা বাজারে যাই বাজার করতে এই দুনিয়ায় আসছি আমরা আখেরাতের লেগে কিছু বাজার কিছু নে আমল কামাই করব কামে করে চলে যাবে আমরা এমনভাবে ন্যাক আমল বাজারটা করব যাতে আখেরাতে গিয়ে আমরা আরামে থাকতে পারি তার মধ্যে আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিনের ব্যাপারে ইমানে আকিদায় গন্ডগোল রাখা যাবে কোন রকমের গন্ডগোল রাখা যাবে কারণ নবীন নবীন নবীন নবীনর বল নবীনর আল্লাহ বলেন নবীনর নবী বলেন নিজে নোর নবীনর নবীনর ঠিক কিনা ঠিক আল্লাহ কয় কত যাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন নবীজি কয় সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূর মোবারক বানিয়েছেন তাহলে আল্লাহর কথা নবীর কথা মিল আসেনি মোল্লার কথায় নবীর কথায় মিল নাই কিন্তু আল্লাহর কথায় নবীর কথায় মিল আছে তাহলে আল্লাহর কথায় নবীর কথা যেটা মিল আমরা সেটার উপরেই ইমান আকিদা রাখতে হবে আল্লাহ তৌফিক দেন বলি আমিন তারপরে আসেন রে বাবা নবীজি হাত আছে পা আছে আমাদের মতো নবীজি বিয়ে করছেন এই জায়গা তার একটা কথা নবীজি আমাদের আম্মা জান ছিলেন এগারো জন কয়জন আমাদের জন্য কয়টা বিয়ে হালাল চারটা কয়টা কিন্তু নবীজির বিবি আমাদের আম্মাজান ছিলেন কয়জন এগারো জন তাহলে এই জায়গাতে তো নবী আর আমি একরকম না নবীজির জন্য এগারো জন হালাল আমার জন্য সাইরের বেশি হালাল না তারপরে নবীজি বাজারে যাইতেন আমরাও বাজারে যাই নবীজিও বাজারে যাইতেন নবীজিও ব্যবসা করতেন আমরাও ব্যবসা করি অহংকার ব্যবসায়িক ব্যবসায়িকদের মধ্যে কিছু ব্যবসায়ী আছে না সিটাইরা ব্যবসায়ী নবীজিকে এরকম ব্যবসায়ী ছিলেন নবীজি ব্যবসা করছেন যেটা খারাপ জিনিস ওইটার উপরে রাখতো খারাপটা আলাদা করে উপরে রাখতেন ভালোটা আলাদা করে উপরে রাখতেন রাইখা কাস্টমার হলে প্রথমে বলে দিতেন যে এটা একটু খারাপ আছে এটা একটু ভালো আছে আপনার যেটা মন চায় না আল্লাহ সিরিয়াল দিত নবীর থেকে জিনিস কেনার জন্য জোরে আল্লাহ নবীর থেকে জিনিস কেনার জন্য সিরিয়াল দিতেন আর আমাদের দেশের কিছু দোকানদার আছে এরকম মাল কিনে আনানোর সময় সার আর বেডি করা তো আফা আফা

আর কাস্টমারদের মধ্যেও কিছু জালিহত কাস্টমার আছে আবার দোকানদারের মধ্যেও কিছু বেজাইলা দোকানদার আছে মহাজ মোকার এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে নিজেরা পরিবর্তন হবেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিনকে কখনোই নিজের কাতারে আনার কোনো চেষ্টা করবেন না নবীজিরে যত ছোট করবেন আপনি তত ছোট হইবেন নবীজিরে যত মর্যাদাবান আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক বানাবেন আপনাকে তত মর্যাদাবান বানিয়ে দিবে কে দিবে কে আরো জোরে বলেন কে অতএব নবীর হাত আছে পা আছে খাইতো পড়তো এই সমস্ত কথা কোনো মুসলমানের ছিল না আবু বকর রাদি আল্লাহ জীবন এমন কথা কয় নাই তাইলে এই কথাগুলি কইতো তো কারা এটা আবার আল্লাহ সুরা মুমিনুনের 33 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকাল আল মালাউ মিন কওমিহি আল্লাযিনা কাফারু কাফারু কাফেরদের মধ্যে যারা লিডার ছিল বড় বড় কাফের মস্ত বড় কাফের বিরাট বড় কাফের এরা কইতো ওয়াকাজ্জাবু এবং মিথ্যা প্রতিপন্ন করত মিথ্যা কথা প্রচার করত বিলি কইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া এই আখেরাত টাকেরাত হুদা কিচ্ছু না দুনিয়াই শেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার যে আখেরাতের ভয় দেখায় এগুলি কোনো হুদা কথা না সব মিছা কথা এরপরে কাফেররা কইতো মা হাজা ইল্লা বাশারুম মিসলুক এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাগো মতো সাধারণ মানুষ নওয়াজুবিল্লাহ এটা কি ইমানদারে কইতো না কাফেরে কইতো আল্লাহর কোরআন সূরা মুমিনুন তেত্রিশ নাম্বার আয়াত কাফেরে কইতো তাও ছোট মোটো কাফে বড়ডি সবচেয়ে বড়ডি মানুষ ওনা আবার কি নবী এরপরে তারা কয় এই তোমরা দেখো না আমরা যেমন খাই এই নবীও তো তেমন খায় তো আমরাও খাই নবীও খাই তাহলে এটা কি নবী এরপরে তারা কয় ওয়াশরাবু মিম্মা তাশরাবুন আমরা যেমন পান করি পানি পান করি চা পান করি দুধ পান করি তোমরা দেখো না এই নবীও দুধ পান করে তো যে আমাগো মতনই খায় আমাগো মতনই পান করে আমাগো মতনই দেখতে যারে হে আবার কিসের নবী এটা ইমানদারের কথা না কাফের কথা জোরে কার কথা এবার আল্লাহ কি কয় আল্লাহ কি কয় আল্লাহ প্রশ্নটা হইলো যে নবীজির আল্লাহ কি কয় আল্লাহ কি আমাগো মতন কইতাছে আচ্ছা এ সুরা মেনুনের চৌত্রিশ নাম্বার আয়াত চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাসারা মিসলাকুম যদি তোমরা তোমাদের মতোই কোন সাধারণ মানুষের আনুগত্য করো আনুগত্য গোলামি করো অনুসরণ করো অনুকরণ করো কে বলতেছে আচ্ছা নবীর আনুগত্য করা সুন্নত না নফল ফরজ নবীর আনুগত্য করা ফরজ হুকুম কা আল্লাহ নবীর আনুগত্য করা ফরজ আল্লাহ এখানে যদি তোমরা তোমাদের মতোই কোনো মানুষের আনুগত্য করো আমি আল্লাহ নিশ্চিত ভাবে জানিয়ে দিলাম নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে জোরে বলে নাওজুবিল্লা তাহলে আমার মতো মানুষের আনুগত্য করলে আমরা ক্ষতিগ্রস্ত হব সিদ্ধান্ত কার তো নবী যদি আমার মতন হয় নবীর আনুগত্য করা যাবে আর নবী যদি আমার মতন না হয়ে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলেওয়ালা নবী ইমানদারের জানের থেকেও আরো নিকটে নবী রহমাতুল্লিল আলমিন হয় তবেই নবীজির আনুগত্য করা ফরজ জোরে বলেন সুহার আল্লাহ সর্বসাকুল্যে প্রমাণ হইল নবী আমার মতো নন আমি নবীর মতো নই নবীর সাথে কারো তুলনা হয় না কোন নবীও আমার নবীর মতন না কোন নবীও আমার নবীর মতো নয় এই কথার উপর বিশ্বাস রাখবে না হ্যাঁ, মুসলমান আল্লাহ বান্দারা রে সুরা সুরার তেইশ নম্বর আয়াত থেকে বলতেছিলাম আবু হুরায়রা দিয়ে আল্লাহর কথাটা রয়ে গেছে ওটা না কইলে আবার কইব কইল না হ্যাঁ আবু হুরায়রা আল্লাহ তাআলা দ্বিতীয় দ্বিতীয় দিন যখন নবী কইছে কালকে আবার আসবো আবু হরারা দিয়ে আল্লাহ কাজ গাই কাজ একদিন আর আমার যে লাগে কি চাইলাম আয়ালো আবু হরারা ওই দিনও আবার এশার নামাজের পরে পাহারা দিচ্ছেন ওই গতকালকে টাইমের মতো ওই টাইমে আবার তন্দ্রা লেগে গেছে আবার আওয়াজ শুনলেন ঘুম বাংলো দৌড়ায় যা কাঁধের কোষাগারে গেলেন যায়া দেখা হা ওই কাকুয়ে ওই কাকুয়ে আবারও ব্যাগে ঢুকাইতেছে কাকু কালকে কইছেন আর কেন বাবা রে কালকে যেটি নিছি এটি যথেষ্ট হয়েছে না আজকে দুগা নিলে যথেষ্ট হই ওয়াদা করেন আর কোনোদিন আইতেন না ঠিক আছে ওয়াদা করলাম আর আইতাম না ঠিক আছে তো ঠিক আছে জান সাইডে দিস আবার ফজরের নামাজে নবী কাবু আবু না তোমার চোরের খবর কি সুহান আল্লাহ কইতেন না কইতেন না ফজর আইসিলে আজকে তো সাইরা দিস কেন সেটা দিছে কজুর ওয়াদা করছে আর আইতো না এটা মৃত্যু এটা কালকে আবার আইব জোরে কন্যা সুবাহানাল তার মানে আবু হরানা দিয়ে আল্লাহ কি ঘটনা ঘটে নবীজি নবীজির উজরা মোবারকে তাইকে দেখেনি দেখেনি না দেখলে কেমনে কয় কালকে আবার আইব আবু হরানা দিয়ে কালকে আবার জি হুজুর ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি পুরো রেডি নবী মুস্কি হাসে তো পরের দিন আবার আইছে এই টাইপ মতন আবার ধরা খাইছে কেউ কালকে কইছেন আর আইতেন না আজকে আবার আইছেন কেউ আইসে আর দুগা নিতাম আর দুগা নিতাম না আজকে আপনারা নাই আপনারা আজকে রহমাতুল্লাহ আলমিনের দরবারে নিয়ে যাবো আল্লাহ কোরআনের বিচার হলে চুরি করলে হাতের কবজি পর্যন্ত গাইটা দেওয়ান আপনার হাতের কবজি গাইটা দিব হাই কান্দা শুরু করছে নিয়ে কোনো মাপ নাই আমি জানি তুমি আমার মাপ করতে না তবে আজকা তুমি যদি আমার সাইরা দাও আমি তোমার একটা জিনিস শিখাইয়া দিন কি শিখাই দিবে একটা দোয়া শিখিয়ে দেবো এই দোয়াটা তুমি যদি পৈরা রাত্রেবেলা ঘুমাও তাহলে তুমি ঘুম থেকে জাগা পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ রাবুল ইজ্জাতার একজন রহমতের ফেরেস্তা তোমার জান এবং মালের পাহারাদার হিসাবে আল্লাহ নিযুক্ত করে দিবেন সুবাহ সাহাবাই কারাম আমলের পাগল ছিলেন সাহাবাই কেরাম আচ্ছা ঠিক আছে এটা যদি শিখাই দেন তাহলে সাইড দেন কয় এটা হচ্ছে আয়াতুল কুরসি জোরে কন্যা সুবাহ আয়াতুল কুরসি ঘুমের সময় পড়ে ঘুমাইবা তাইলে আল্লাহর একজন রহমতের ফেরেস্তা ফজর পর্যন্ত তোমার জান এবং মালকে পাহারা দিবে কেউ চুরিদারিও করতে পারতো না এখানে কোনো অনিষ্টও করতে পারবে না আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন জোরে বলেন সুবাহান আবু হরাদাল্লাহ খুশি হয়ে গেছে শূন্য তারা সাইডে দিছে গেছে গা ফজরের নামাজে গেছে পরে নবীজিকে আবু হরার খবর কি হুজুর আজকে তো সাইডে দিছি তবে আজকে একটা দোয়া শিখাইছে হুজুর আমার হে নবীকে একটা দোয়া শিখাইছে নবীজিকে কি দোয়া শিখাইছে দোয়া শিখাইছে হজুর কইছে কি আমার আয়াতুল কুর্সি পরে ঘুমাইলে একজন রহমতের ফেরেস্তানাকে আমার সব পাহারা দিবে নবীজি বলেন হ্যাঁ আজকে সে সত্য কথা বলেছে সুরে কন্যা সুভান দয়াল নবী বলেন আবু তিন দিন কার সাথে কথা কইছ তার চিননি সুহান আল্লাহ আবার ইয়া রাসূলুল্লাহ আমি তার জীবনে কোনোদিন এলাকাদের দেখি নাই আমার সাথে কোনোদিনও তার দেখা হয় না আমি তার চিনি না গো নবী আমার নবী বলেন আবু হুরায়রা রে আমি নবী তারে চিনি হে নবী বেলায় মৌলবীর মতন আমি নবী তারা চিনি আর রাসূলুল্লাহ সে কে নবী কই ইবলিস ইবলিশ শয়তান তোমারে ধোকা দেওয়ার চেষ্টা করেছে